অর্থ সম্পদ যা আছে এগুলোকে কাগজের টাকায় রেখে দিবেন না আমার নসিহত দেশে কাগজি টাকার নোট বা ধাতব মুদ্রা লেনদেনের ব্যবহার যতটা সম্ভব কমাতে চায় সরকার কাগজি টাকার স্থানে ক্রমান্বয়ে চালু হবে ডিজিটাল মুদ্রা নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন অর্থ সম্পদ যা আছে এগুলোকে কাগজের টাকায় রেখে দিবেন না আমার নসিহত হয়তো বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে কথা কিন্তু পরে বুঝবেন টাকা পয়সা যা আছে এগুলোকে ব্যাংকে কাগজের টাকার মধ্যে রেখে দিবেন না কারণ কাগজের টাকা সামনে আর থাকবে না লিখে রাখেন কয়েক বছর পরে দেখতে পারবেন সমস্ত টাকা হয়ে যাবে ইলেকট্রনিক খালি পাঠাবেন ইলেকট্রনিক মানি মানে আপনি টাকা ধরতেও পারবেন না পকেটে রাখতেও পারবেন না খালি জানবেন আমার অ্যাকাউন্টে এত টাকা আছে এই পুরো ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে থাকবে না বিশ্বাস না হলে লিখে রাখতে পারেন এই পুরো ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে কাগজের টাকা থাকবে না কি করবেন তাহলে আপনি আপনার সম্পদটাকে সোনা সোনায় রূপান্তর করেন কিছু সোনা করে রাখেন জমায় রাখেন রূপায় কনভার্ট করেন এগুলোর দাম কখনো কমবে না একশো বছর পরেও সোনার দাম সোনার দামই থাকবে তো দশ বছর পর আপনার দশ লাখ টাকার মান দশ লাখ টাকা থাকবে না দাম পড়ে যাবে আপনি সম্পত্তি হারাবেন এইভাবে তারা সারা বিশ্বকে লুট করছে এই এই কাগজের টাকা দিয়ে তারা সারা বিশ্বকে লুট করছে এটা বুঝবেন না পরে বুঝবেন আচ্ছা শুনে রাখেন আর কি করতে পারেন গবাদি পশু ব্যবসা ইনভেস্ট করেন আর একটা কাজ করতে পারেন জমি কিনে রাখতে পারেন এটা ভালো জিনিস এই জিনিসগুলোতে টাকা কনভার্ট করেন শেষ জামানায় আপনার কাগজের টাকা থাকবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখন টাকা যদি জমায় রাখেন শেষ জামানায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি অর্থনীতি নিয়ে যথেষ্ট পড়েছি আলহামদুলিল্লাহ পরেই কথাগুলো আপনাকে বলছি দেশে কাগজে টাকার নোট বা ধাতব মুদ্রা লেনদেনের ব্যবহার যতটা সম্ভব কমাতে চায় সরকার কাগজে টাকার স্থানে ক্রমান্বয়ে চালু হবে ডিজিটাল মুদ্রা প্রস্তাবিত বাজেটে ডিজিটাল মুদ্রা চালুর জন্য একটি সমীক্ষা চালানোর কথা বলা হয়েছে বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন এখনও শতভাগ মানুষ ব্যাংকিং সেবার আওতায় না থাকায় খুব সহসায় ডিজিটাল মুদ্রা চালু করা হবে এক বড় চ্যালেঞ্জ এমন যদি হয় একসময় কাগজে টাকার নোট আর কারো হাতে নেই কেন্দ্রীয় ব্যাংক আর টাকা ছাপছে না যা আছে ডিজিটাল মুদ্রা যাকে স্পর্শ করা যায় না অনেকটা বিকাশ বা নগদের ডিজিটাল ওয়ালেটে থাকা ডিজিটাল মুদ্রার মতো কৃষক শ্রমিক দিনমজুর সহ সকল শ্রেণীর মানুষ ডিজিটাল মুদ্রায় লেনদেন করছে এমন দিন বাংলাদেশেও আসতে যাচ্ছে নিকট ভবিষ্যতে দুই হাজার অর্থ বছরের বাজেটে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তেমনই একটি প্রস্তাব রেখেছেন যদিও এটি চালু করার আগে পরীক্ষা নিরীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা চালু করা যায় কিনা সে লক্ষ্যে একটি ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন ধীরে ধীরে পুরোপুরি নগদ টাকার স্থানে ডিজিটাল মুদ্রা চালুর দিকে যাবে কেন্দ্রীয় ব্যাংক ফিজিক্যাল কারেন্সির পরিবর্তে তখন আমরা ওই সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি দিয়ে দেবে এই যে ক্যাশে যে টাকা এই ফর্মে না ওটা ডিজিটাল একটা ফর্ম থাকবে হুট করে আমরা যে কোনো জিনিস প্রচন করলে তার কিন্তু রিক্স কি আছে বেনিফিট কি আছে সব কিছু পর্যালোচনা করেই কিন্তু করতে হবে আমাদের একদিক থেকে সুবিধা আছে একটা ইলেকট্রনিক লেনদেন কিন্তু অলরেডি কিন্তু আমাদের দেশে চলছে এবং প্রচুর লোকজন কিন্তু এইভাবে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে বাংলাদেশের প্রায় ষাট ভাগ পূর্ণ বয়স্ক মানুষ ব্যাংকিং সেবার বাইরে থাকলেও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের কল্যাণে এখন প্রায় পনেরো কোটি মানুষ ডিজিটাল লেনদেন করছে ডিজিটাল মুদ্রা চালুর বিষয়টিকে স্বাগত জানালেও সকল মানুষকে এর অধীনে আনাটা বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর চট করে নামের ব্যাপারে এখন চট করে এটা বড় ইচ্ছা হবে না সমীচীন হবে না আমার মনে হয় হ্যাঁ ডিজিটাল পদ্ধতি চালু করবেন ক্যাশলেস সোসাইটি ক্যাশলেস ট্রানজ্যাকশন হিসেবে করবেন কিন্তু এটা সহজ সিকিউরিটিটা লাগবে এবং এটা হিসাব এবং এটা আলটিমেটলি তো সেন্ট্রাল মনিটর করবে বিশ্বে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা যার উপর কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থাগুলোর কোনো নিয়ন্ত্রণ নেই বাংলাদেশেও তা বৈধ নয় এই ঝুঁকি মোকাবেলায় বিশ্বের অনেক দেশই তাই নিজস্ব মুদ্রার ডিজিটাল সংস্করণ চালু করেছে তাজ মিডিয়া টোয়েন্টি ফোর আলোকিত পথের দিশা দিশা